দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো গাজার আগুনে বেলুনকে ইসরায়েলিরা ক্ষেপণাস্ত্রের মতো ভয় পায় এরপরেই জানিয়ে দিব তাইওয়ানের আকাশ সীমায় চীনের দুই ডজনের বেশি জঙ্গি বিমানের প্রবেশ এরপরেই থাকছে মিয়ানমারে জ্বালিয়ে দেওয়া হলো একটি গ্রাম গ্রামবাসী বলছে সেনাবাহিনী জড়িত আরও থাকছে নতুন পাসপোর্টে জেরুজালেমকে ফিলিস্তিনি অঞ্চল লিখল যুক্তরাজ্য আরও থাকছে মিয়ানমারের সেনাবাহিনীর আরও এক সোর্সকে গুলি করে হত্যা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 গাজার আগুনে বেলুনকে ইসরায়েলেরা ক্ষেপণাস্ত্রের মতো ভয় পায় ইসরায়েল ফিলিস্তিনের এগারো দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ফের উত্তেজনা শুরু হয়েছে অঞ্চলটিতে এরই মধ্যে যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল তবে দুই পক্ষের এসব হামলা অবকাঠামোর ক্ষতি হলেও কারো প্রাণহানি হয়নি এদিকে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে অবরুদ্ধ গাজা থেকে ইহুদিবাদীদের উপশহরগুলো লক্ষ্য করে আগুনে বেলুন পাঠানো অব্যাহত রয়েছে জানা গেছে গত দুই দিনে ফিলিস্তিনের আগুনে বেলুনের কারণে ইসরায়েলের চব্বিশটি স্থানে আগুন লেগেছে এর ফলে দখলদারদের কৃষি জমি মুসলিমদেরও ব্যাপক ক্ষতি হয়েছে গাজা উপত্যকার আশেপাশে গড়ে ওঠা ইহুদিবাদী উপশহরগুলো বাসিন্দারা স্বীকার করেছেন আগুনের বেলুনের ঝুঁকি ক্ষেপণাস্ত্রের চেয়ে কোনো অংশে কম নয় কোনো কোনো ক্ষেত্রে এটি আরও বেশি ক্ষতিকর আগুনে বেলুনগুলো ইহুদিবাদীদের মধ্যে এতটাই আতঙ্ক তৈরি হয়েছে যে দখলদার প্রধানমন্ত্রী নাফতালি বেনেটো প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় যে প্রতিক্রিয়া দেখানো হয় এক্ষেত্রেও সে ধরনের প্রতিক্রিয়া দেখাতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী আগ্রাসন ও নিপীড়নের প্রতিক্রিয়া গাজা থেকে এ ধরনের বেলুন পাঠাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা সূত্রপাত স্টোরে তাইওয়ানের আকাশ সীমায় চীনের দুই ডজনের বেশি জঙ্গি বিমানের প্রবেশ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার তাদের আকাশ সীমার ভেতরে আঠাশটি চীনা জঙ্গি বিমান প্রবেশ করেছে কয়েকটি জঙ্গি এবং বোমারো বিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলে প্রবেশ করে বলে মন্ত্রক জানিয়েছে এর জবাবে তাইওয়ানের বিমান বাহিনী অনেকগুলো বিমান মোতায়েন করে এবং তাদের আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে তোলে ওই স্বশাসিত দ্বীপের উপর চাপ প্রয়োগের জন্য গত কয়েক বছর ধরে চীন বারবার তাইওয়ানের কাছাকাছি স্থানে জঙ্গি বিমান এবং নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে এপ্রিল মাসে বেইজিং পঁচিশটি জঙ্গি বিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলে প্রবেশ করেছিল চীনা সরকারের একজন মুখপাত্র বলেন রোববার জি সেভেনের শীর্ষ বৈঠক শেষে একটি বিবৃতির জবাবে তারা এই মিশন নেয় বিবৃতিতে তাইওয়ানের প্রণালীতে উত্তেজনা হ্রাসের জন্য শান্তিপূর্ণ নিষ্পত্তির আহ্বান জানানো হয় মুখপাত্রটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য জি সেভেন নেতাদের দোষারোপ করেন উনিশশো সালে চীনের গৃহযুদ্ধ শেষ হবার পর থেকে এই দ্বীপটি স্বশাসিত থেকেছে তবুও বেইজিং মনে করে এই দ্বীপটি তারই অংশ চীন সামরিক দখল সহ যে কোনো উপায়ে দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য সংকল্প ব্যক্ত করেছে মিয়ানমারে জ্বালিয়ে দেওয়া হলো একটি গ্রাম গ্রামবাসী বলছে সেনাবাহিনী জড়িত মিয়ানমারের একটি গ্রাম আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে স্থানীয় সূত্রগুলো বলছে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় গেরিলাদের সংঘর্ষের পর মধ্যাঞ্চলের ওই গ্রামটি পুড়িয়ে দেওয়া হয় এই ঘটনায় অন্তত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে পুড়িয়ে দেওয়া গ্রামটির নাম কিনমা গ্রামটি মাগুবে অঞ্চলে অবস্থিত গ্রামটির বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছে মঙ্গলবার সেনাবাহিনীর সদস্যরা দুইশো চল্লিশটিরও মধ্যে দুইশোটিরও ঘরই ধ্বংস করেছেন গ্রামবাসীর ভাষ্য মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বিরোধী গেরিলাদের সঙ্গে নিরাপত্তা বাহিনী সংঘর্ষ হয় এই সংঘর্ষের পর ওই গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় গ্রামটির একাধিক বয়স্ক অধিবাসীকে হত্যা করা হয়েছে বলেও বিভিন্ন সূত্র দাবি করেছে এদিকে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গ্রাম জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসীরা জড়িত তাদের দাবি ইচ্ছাকৃতভাবে সেনাবাহিনীর সুনাম নষ্টের চেষ্টা চলছে এ কারণে এর সঙ্গে সেনাবাহিনীকে জড়ানো হচ্ছে মিয়ানমারের গত বছরের নভেম্বরের সাধারণ নির্বাচন কথিত জালিয়াতির অজুহাত তুলে দেশটির সেনাবাহিনীর গত পয়লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান করে তারা অংশান সূচির নির্বাচিত সরকার উৎখাতের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে একই সঙ্গে সূচি সহ দেশটির রাজনৈতিক ও গণতন্ত্রপন্থীদের গ্রেপ্তার করে মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে জরুরি অবস্থা জারি করে সেনা অভ্যুত্থানের পরপরই দেশটির গণতন্ত্র উগ্রপন্থীরা বিক্ষোভ শুরু করেন এছাড়া এরপর থেকে বিভিন্ন এলাকায় সশস্ত্র গেরিলা তৎপরতাও বেড়েছে সূত্রপাট স্টোরে নতুন পাসপোর্টে জেরুজালেমকে ফিলিস্তিনি অঞ্চল লিখল যুক্তরাজ্য যুক্তরাজ্য ইসরায়েলের দিয়ে নাগরিকত্ব সম্পন্ন এক নারীর নতুন পাসপোর্টে জন্মস্থান হিসেবে জেরুজালেমের জায়গায় দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল লিখেছে ব্রিটিশ কর্তৃপক্ষ এ নিয়ে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে ইসরায়েলিদের মধ্যে বুধবার ইসরায়েলি দৈনিক হারেজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানকে দেওয়ার এক সাক্ষাৎকারে ওয়েলেথ বালোবান নামে এক ইহুদি নারী জানান তার নতুন পাসপোর্টে ব্রিটিশ কর্তৃপক্ষ জেরুজালেমকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল উল্লেখ করেছে যা দেখে তিনি রীতিমতো হতবাক হয়ে যান ওয়েলেদ বলেন আমি ভেবেছিলাম তারা হয়তো দ্বিধায় পড়েছে কারণ আমি গাজা থেকে উদাস্ত ইহুদিদের একটি মিয়সবে থাকি যদিও সেটি আমার জন্মস্থান নয় এনারি জানান দুই বছর আগে তার ভাইয়ের পাসপোর্ট ইস্যু করা হয়েছিল সেখানে ঠিক ওই জন্মস্থান হিসেবে জেরুজালেম লেখা হয়েছে অর্থাৎ ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের ইসরায়েল নীতিতে কোনো পরিবর্তন আনলে সেটি অতি সম্প্রতি আনা হয়েছে ওয়েলেথ জানান তিনি এ বিষয়ে জানতে লন্ডনে ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছিলেন তবে এখনো পর্যন্ত কোনো জবাব পাননি জেরুজালেমে ব্রিটিশ কনসুলেটের ওয়েবসাইটে বলা হয়েছে জেরুজালেমের ওপর সার্বভৌমত্বের স্বীকৃতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে যুক্তরাজ্য দেশটি পশ্চিম জেরুজালেমের ওপর ইসরায়েলের একচ্ছত্র কর্তৃত্বের স্বীকৃতি দিলেও পূর্ব জেরুজালেমকে ইসরায়েলিদের দখলকৃত হিসেবে বিবেচনা করে এ বিষয়ে মন্তব্যের জন্য ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল কান কর্তৃপক্ষ তারা জানিয়েছে পাসপোর্টের ওই ঘটনায় তদন্ত করা হচ্ছে আর ইসরায়েলে ব্রিটিশ দূতাবাসে যোগাযোগ করলে তারা এখনো পর্যন্ত কোনো সাড়া দেয়নি মিয়ানমারের সেনাবাহিনীর আরও এক সোর্সকে গুলি করে হত্যা মিয়ানমারে সেনাবাহিনীর আরও এক সোর্সকে গুলি করে হত্যা করা হয়েছে দেশটির কারেন্ট প্রদেশের সীমান্ত শহরে এই ঘটনা ঘটে এর আগে গত সপ্তাহে জান্তা বাহিনীর আরেক সোর্সকে অজ্ঞতরা গুলি করে হত্যা করে খবর মিয়ানমার নাউয়ের খবরে বলা হয় নিহত মং কেওয়ের মিয়ানমারের বর্ডার গার্ডের সঙ্গে সুসম্পর্ক ছিল এছাড়া তিনি পায়াথন জুতে জান্তা বিরোধী দমন পীড়নে যুক্ত ছিলেন মং কেওকে বুধবার সন্ধ্যায় অজ্ঞতরা গুলি করে হত্যা করে চল্লিশ বছর বয়সী এই যুবক মিয়ানমারের পায়াথনজু এবং থ্রি পেকাডো এলাকায় সামরিক অভ্যুত্থান বিরোধীদের নির্যাতনের সঙ্গে যুক্ত ছিলেন স্থানীয়রা জানান গত চব্বিশে এপ্রিল পায়াথনজু এলাকায় অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ বের করে কিন্তু সেনাবাহিনী উদ্দেশ্যমূলকভাবে মোটরসাইকেলে বিক্ষোভকারীদের গাড়ি গুড়িয়ে দেয় সেনাবাহিনী সেনাবাহিনী চার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে এবং একজন নারী প্রতিবাদকারীকে গুরুতর আহত করে স্থানীয় আরেকজন জানান মংকিয়াও সেনাবাহিনীর গাড়ি থেকে অভ্যুত্থান বিরোধীদের মোটরসাইকেল চাপা দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন এর আগে তাকে চলতি মাসের শুরুতে টার্গেট করা হয় গত দুই জুন তার বাড়ির পাশে একটি বোমা নিক্ষেপ করা হয় ওই বোমা বিস্ফোরণের পর দেশটির বর্ডার গার্ড সদস্যরা তার বাড়ির কাছে অবস্থান নিয়ে গুলি করে শুরু করে কিন্তু ওই গুলিতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এর আগে গত নয় জুন মিয়ানমারের কাচিন রাজ্যে আয়েমিন নামে সাবেক স্থানীয় এক প্রশাসককে হত্যা করা হয় স্থানীয়রা জানান গত পয়লা ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর আয়েমিন সেনাবাহিনীর তথ্যদাতা অর্থাৎ সোর্স হিসেবে কাজ করেছিলেন এছাড়া তিনি সামরিক অভ্যুত্থান বিরোধীকারীদের বিরোধী গ্রুপ পিউ সাবিউতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন মিয়ানমারের গত বছরের নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন অংশান সূচির দল এনএলডি বিপুল ভোটে জয় পায় তবে দেশটির সেনাবাহিনী নির্বাচনে ব্যাপক কারচুপি জালিয়াতির অভিযোগ এনে গত পয়লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান করে তারা সূচির নির্বাচিত সরকার উৎখাতের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে একই সঙ্গে সূচি সহ দেশটির রাজনৈতিক ও গণতন্ত্র বামপন্থীদের গ্রেপ্তার করে মিয়ানমারের সেনাবাহিনী দেশটিতে জরুরি অবস্থা জারি করে সেনা অভ্যুত্থানের পরপরই দেশটির গণতন্ত্রপন্থীরা বিক্ষোভ শুরু করেন সেনা শাসন বিরোধী এই বিক্ষোভে জানতা নিরাপত্তা বাহিনীর হাতে এখনো পর্যন্ত প্রায় সাড়ে আটশো বিক্ষোভকারী নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে এছাড়া সাড়ে চার হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে তালেবানের হাতে বিশেষ ইউনিটের তেইশ কমান্ডো নিহত তালেবান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে আফগানিস্তানে সেনাবাহিনী বিশেষ ইউনিটের তেইশ সদস্য নিহত হয়েছে বুধবার দেশটির উত্তরের ফারিয়াব প্রদেশে এই ঘটনা ঘটে না প্রকাশে অনিচ্ছুক আফগান নিরাপত্তা বাহিনীর একজন সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন আফগানিস্তানের স্থানীয় তোলো নিউজের খবরে বলা হয়েছে দৌলতাবাদ জেলায় স্থানীয় সেনা এবং কমান্ডোরা পরিচ্ছন্নতা অভিযান ক্লিনিং অর্থাৎ ক্লিনিং অপারেশন শুরু করলে তালেবানের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় এতে অন্তত তেইশ কমান্ডো নিহত এবং ছয় পুলিশ সদস্য আহত হয় সূত্র জানায় সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী দৌলতাবাদ জেলা কেন্দ্র থেকে কিছু হোটে ফারিয়া প্রদেশের কারামকোলে জেলায় অবস্থান নিয়েছে প্রায় এক সপ্তাহ আগে ব্যাপক সংঘর্ষের পর দৌলতাবাদ জেলা কেন্দ্র তালেবান দখল করে নেয় তালেবানের সঙ্গে এই সংঘর্ষে যুক্তরাষ্ট্র এবং তুরস্কে প্রশিক্ষণ নেওয়া সোহরাব আজিমি নামে বিশেষ বাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছেন তিনি আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তিনি আফগানিস্তানের সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র অবসরপ্রাপ্ত জেনারেল জহির আজিমির ছেলে জহির আজিমি তালেবানের সঙ্গে সংঘর্ষে তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান তার ছেলে শহীদ হওয়ার তিনি গর্বিত তিনি বলেন তার ছেলে এবং তার সহকর্মীরা গর্ব এবং সাহসের সঙ্গে দায়িত্ব পালন করেছে দেশ রক্ষায় তারা নিজেদের জীবন উৎসর্গ করেছে আফগানিস্তানের স্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি প্রক্রিয়া স্থবির থাকার মধ্যে দেশটিতে সহিংসতা তীব্রতর রয়েছে গত চব্বিশ ঘন্টায় আফগানিস্তানের অন্তত আশিটি জেলায় তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে একশো তালেবান যোদ্ধা এবং নব্বই জনের বেশি আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছে তবে তালেবান কিংবা সরকারি বাহিনীর পক্ষ থেকে হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি জাতিসংঘের তথ্য বলেছে আফগানিস্তানের পঞ্চাশ থেকে সত্তর শতাংশ এলাকা এখনও পর্যন্ত তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে